আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে আমি সাগরের ঢেউ থামাব শুধু ভালোবাসা দিয়ে তুমি যদি থাকো আমারই পাশে আমি পাথরে ফুল ফোটাব শুধু ভালোবাসা দিয়ে খুঁজে চলি আমি জানি না সে কোথায় আছো সেই তুমি ডাকো কাছে ডাকো সাথী হয়ে থাকো এই যে আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে ঝিকি তারা জলে আর নেভে কাটে না যে সময় তোমায় ভেবে ভেবে কবে দেখা দেবে কাছে টেনে নেবে আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে তুমি যদি থাকো আমার পাশে আমি পাথরে ফুল ফোটাব শুধু ভালোবাসা দিয়ে আমি পাথরে ফুল ফোটাব শুধু ভালোবাসা দিয়ে আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালো দিয়ে তারা জলে আর নেই কাটে না যে তোমায় ভেবে ভেবে কবে দেখা দেবে কাছে টেনে নেবে এই ভুবনে আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে আমি সাগরের ঢেউ থামাব শুধু ভালোবাসা দিয়ে তুমি যদি থাকো আমারই পাশে আমি পাথরে ফুল ফোটাব শুধু ভালোবাসা দিয়ে